उनका जगन्नाथ रे ही पूरी नामित श्रीक्षेत्र জগন্নাথ ধাম পুরী হলে বহুত ভাল আপনার তরফর আমি দাবি করে আসুছু যে পুরীর পুরী জেলার নাম শ্রী জগন্নাথ পুরী করা যাও বলে অঠরশ অঠেইশ মশিয়ারে ইংরেজ মানে ওড়িশা প্রিভিন্সটাকে তিনটা জেলার বিভক্ত কলে যেটা বালেশ্বর কটক এবং জগন্নাথ